হ্যালো বন্ধুরা এই অঙ্কটি অনেক পরীক্ষা হয়েছিল অনেক চাকরির পরীক্ষা হয়েছিল অফিস কম্পিউটার পদের পরীক্ষা একটি চৌবাচ্চায় আট হাজার লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য two point five six metre হলে ও প্রস্থ one point two five metre হলে গভীরতা কত আমরা এখন এই অঙ্কটি করব দেওয়া আছে দেওয়া আছে পানি চৌবাচ্চার পানি ধরে চৌবাচ্চায় চৌবাচ্চায় পানি ধরে আট হাজার লিটার আট হাজার লিটার চৌবাচ্চায় পানি ধরে আট হাজার লিটার আমরা জানি এক ঘন একশো ঘন সেন্টিমিটারে এক লিটার একশো ঘন সেন্টিমিটারে এক লিটার অতএব এক আঠারো হাজারের সাথে দুটো শূন্য হল তাহলে ঘন সেন্টিমিটারে আমরা প্রকাশ করলাম ঘন সেন্টিমিটার চৌবাচ্চার দৈর্ঘ্য চৌবাচ্চার দৈর্ঘ্য two point five six metre চৌবাচ্চা তাহলে এটাকে সেন্টিমিটারে প্রকাশ করি টু পয়েন্ট ফাইভ সিক্স গুণন একশো অতএব আসে দুইশো ছাপ্পান্ন সেন্টিমিটার চৌবাচ্চার প্রস্থ one point two five metre যা সেন্টিমিটারে প্রকাশ করলে আসে ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণন একশো সমান সমান একশো পঁচিশ সেন্টিমিটার ধরি धुरी चौवाचार गभीरता चौवाचार गभीरता गभीरता एक्स एक सेंटीमीटर एक सेंटीमीटर चौवाचार आयतन चौवाचार आयतन আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা গভীরতা তাহলে দৈর্ঘ্য আছে কত দুইশো ছাপ্পান্ন গুণন একশো পঁচিশ গুণন এক্স রসুনমঠ প্রশ্ন মতে দুশো ছাপ্পান্ন একশো পঁচিশ ইন্টু এক্স সমান সমান আট লোক অতএব বা এক্স সমান সমান এক্স সমান সমান দুইশো ছাপ্পান্ন গুণ একশো পঁচিশ এক দুইশো পঞ্চাশ সেন্টিমিটার মিটারে প্রকাশ করলে আসে এক সমান সমান টু পয়েন্ট ফাইভ মিটার কদ্দুর টু পয়েন্ট ফাইভ মিটার একটা ইজি একটা অঙ্ক